বিষ্ণু ইসলাম স্বপ্ন দেখলেন বিষ্ণু দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বেড়ায় বিশ্বনবী দুধ খাচ্ছেন খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু ইসলাম উমরে ফারুকের মুখের ভিতরে ঢুকাই দিলেন অতিরিক্ত দুধটা উমরে ফারুক খেলেন সাহাবারা বললেন মা দা ওয়ালতা বিহিয়া রাসুল্লাহ আল্লাহ আল্লাহ রাসুল এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না বিষ্ণু ইসলাম বললেন আউ্ল তু বিহি আল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তালা আপনাকে দিনের জ্ঞান দান করবে আবার বিশ্ব নবী সাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা নাভি পর্যন্ত কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত কোন সাবার জামা টাকনো পর্যন্ত কোন সাহাবার জামা আরো ছোট কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড় টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে সুবহানাল্লাহ পড়বেন না সাহাবারা বললেন মা দাওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ এ আল্লাহর রাসূল এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন বিশ্বনবী বললেন আউ্বাল তু বিহিয়া তাকোয়া এটা দ্বারা আমি আর দিন দিনদারি বোঝালাম তাকোয়া বোঝালাম সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাইদান ওমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা ওমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্বনবী বুঝাতে চাইলেন ওমরের যেহেতু জামা লম্বা ওমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলেন ঠিক কিনা জ্ঞানও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারিনী হবে এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সৈয়দনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সৈয়দনা বুবাকার আর সৈয়দনা উমা বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে হ্যাঁ একজন কয় আল্লাহ না আল্লাহ তো তোমার জান্নাত দিবে যে তোমার জান্নাতে নিয়ে যাবে কে সৈয়দনা আবু বাখার সৈয়দনা অমর আর ইয়াং যারা তোমরা এসেছো তোমরা যখন জান্নাতে ঢুকবে তোমাদের লিডারশিপ নিবে কে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের গুটুলি সাইয়েদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পড়বেন না ওমরে ফারুক the super hero of Muslim উম্মা আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সাইদান ওমরে ফারুক ঠিক কিনা ঠিক কিনা ওমরে ফারুক জুমার খুতবা দিচ্ছেন কিসের খুতবা খুদ্বার মাঝখানে হঠাৎ চিৎকার করে বললেন ইয়া সারিয়া তাবনা জানিমিল জবাল ইয়া সারিয়া তাবনা জানিমিল জবাল ইয়া সারিয়া তাবনা জানিমিল জবাল মানে এই সারিয়া এইদিকে না জবাল পাহাড়ের দিকে জবাল জবাল গো টু দা মাউন্টেন পাহাড়ের দিকে যাও এই কথা বলে আবার থেমে খোদ্া দেওয়া শুরু করলেন সাহাবারা আগামাতা কিছুই খুঁজে পেল না আগের কথার সাথেও মিল নাই পরের কথার সাথেও মিল নাই জুমান নামাজ শেষ সাহাবারা বললেন আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়াত আবনা জানি মিল জাবাল আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না পরের কথারও কোনো মিল পেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সৈয়দন ওমরে ফারুক বলেন আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠলো ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে বাম দিকে তার পাহাড় ডান দিকে উপত্যকা ডান দিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায় শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় আল্লাহর মেহরবানিতে এই যুদ্ধেও তারা জয়লাভ করবে এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলমীর আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি পড়েন সুবাহ যেন তোর মানুষ না এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পারস্য কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহরবানিতে সুবাহ পড়ে সাহাবারা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে এরা সবাই বিশ্বাস করলো মুনাফিক গুলো বিশ্বাস করলো না তারা মনে মনে ভাবলো মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো ওদেরকে জিজ্ঞাসা করবো এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোন আওয়াজ শুনতে পেরেছিলে কিনা বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মমিনরা আহলান বা সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত মুনাফিক গুলো যেত না কিন্তু ওই দিন মুনাফিকটা সবার আগে যে হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকলো জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছ ঠিকই ধরেছ ঠিকই বলেছ যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মোমিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো আমি শুনতে পেলাম ইয়া সারিয়া তাবনা জানি নীল জাবাল ডান দিকে উপত্যকার দিকে যেও না তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমার নিজ কানে শুনেছি তোমরা কি করে জানলে আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মোমিনের ইনস্ট্রাকশন এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না পড়েন সুবাহ this is our super hero আমাদের সুপার হিরোর নাম কি চিল্লায় বলতে হবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাকে এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন ওমর ফারুকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না এজন্য ওমরে ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত কারা ভয় পেত এমনকি শয়তানও ভয় পেত সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী বলতেন মা লাকিয়াকা শাইতানু ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিন ওমর তোমার যদি ইবলি শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে ইবলি শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান জীবন ওই রাস্তা দিয়ে হাঁটবে না এই রাস্তা ধুয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ কইতে পারলেন না আল্লাহর হাবিব সাহা ইসলামের স্ত্রীরা মাঝে মাঝে রাসুল সাহা ইসলামের কাছে বায়না ধরতো নবী আমাদেরকে এইটা দেন ওইটা দেন আমাদের ঘরে এইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই থাকলে এমনি থাকো নাইলে যাও কিন্তু বিবিরাও ছাড়ে না নবী আমাদের এটা দেন ওইটা দেন বায়না ধরছে সব বিবিরা বিষ্ণুর স্ত্রী ছিল কয়জন হ্যাঁ কয়জন এগারো জন দাসী দুইজন সব মিলে তেরো জন এগারো স্ত্রী ধরছে নবী এটা দেন ওইটা দেন বিষ্ণু বলে কিছু নাই স্ত্রীরাও ছাড়ে না ইন দ্য মিন টাইম বিষ্ণুবী হঠাৎ একটা সালাম শুনতে পেলেন কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে নক দিচ্ছে আর বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিষ্ণু সালামের উত্তর দিলেন আলাইকুমুসালাম রহমতুল্লাহ আর বিষ্ণু বুঝতে পেলেন এটা সাইদান ওমরে ফারুকের কণ্ঠ কার কণ্ঠ সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই সব অন্দর মহলে দৌড় সুবান না এটারে ভয়ের ভয়ের কারণে দৌড় এটা বলে না শ্রদ্ধার কারণে তার হাইবাতের কারণে হাইবাত পার্সোনালিটি এটাকে বলে হাইবাত ওমর ওমরে ফারুকের হাইবাত পার্সোনালিটি এত স্ট্রং ছিল ওনাকে দেখলেই মানুষ ভয় পেত ইসলামের জন্য ভয় সুমানলা করতে হবে বিশ্বনবীর কলেজার টোকরা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে ফারুককে ভয় পেতেন নিজেও ভয় পেতেন মাঝে মাঝে সাথে ঝগড়া হয়ে গেলে মধুর ঝগড়া ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত বিষ্ণু বলতেন আয়েশা চলো মিটমাট করে ফেলে ঝগড়া করার কদিন থাকো চলো মিটমাট করি তো মিটমাট করার জন্য রাজি আছো আমাদের আয়সা বলতেন হ্যাঁ রাজি আস তো কারে আনা যায় ওমর রে ডেকে আনি মিটমাট করার জন্য আয়সা দিল্ল তালানহা বলে ওরে বাপ রে বাপ ওমর না না ওমর খালিজ ওমরে ফারুকের ভয় লাগে আমার সুহান লাগবে না বিষ্ণনবী যখন বলতেন আয়সা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি আম্মা যেন আয়সা বলতেন ঠিক আছে আব্বুরে ডেকে নিয়ে আসেন আবু বকর রাদি আল্লাহ আনহুরে ডেকে নিয়ে আসেন আমার আব্বুর মতো নরম দিলের মানুষ আমি জীবনে দেখি না আবু বকর রাজি আল্লাহ তালানহু খুব নরম দিলের লোক ছিলেন তার বিপরীতে ওমরে ফারুক ছিলেন খুব কঠিন মেজাজের দুইটাই লাগে কথা কর নরমও যেমন লাগে গরমও লাগে নরম গরমের সমন্বয় দরকার আছে না নাই আমার সুপার হিরো অমরে ফারুক রদি আল্লাহ চালান আমরা যাদের আমাদের ছোট্ট বাচ্চা আছে ঘরে দুই বছর তিন বছরের শিশু আছেন আমাদের রাতের বেলা দেখুন খেতে চায় না খালি মায়ের জ্বালায় তো মা তখন বলে এই খাও না এলে ভূত আসবে ওই যে বিড়াল বিড়াল আসবে বাঘ আসবে ভাল্লুক আসবে এগুলো বলে না এগুলো বলে ভুলিয়ে বালিয়ে বাচ্চাকে ভয় দেখিয়ে খাওয়াতে চায় আচ্ছা তো এই যে বাঘ আসবে ভাল্লুক আসবে এই তাড়াতাড়ি খাও বাঘ আসবে বাঘের কথা শুনলে বাচ্চারা খেয়ে ফেলে ভয় এই ভূত আসলে ভূত তাড়াতাড়ি খা না খাইলে ভূতে ধরবে তো খা সাথে সাথে খায় মদিনাতে যখন ওমরে ফারুক রাদি আল্লাহ মদিনার খালিফা তখন মদিনার বাচ্চারাও মাদেরকে এরকম জ্বালাতো খেতে চাইতো না মায়েরা খাবার নিয়ে বাচ্চাদের পেছনে ঘুরতো তখন মদিনার মায়েরা বাচ্চাদেরকে বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াচি ওমর হুয়া ওমর তাড়াতাড়ি খাও ওই যে ওমর আসতেছে ওমর ওমর আসতেছে শুনলেই বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে ফেলতো বাঘের মতো ভয় পেত চিল্লায় পড়ান আল্লাহ আকবা মুসলিম ইতিহাসে প্রথম চিফ জাস্টিস যখন খলিফা চিফ জাস্টিস বানাই দিয়েছেন ফারুককে সর্বপ্রথম কোরআন সংকলনের পরামর্শ দিয়েছেন সাইয়েদান ওমর ফারুক এই যে কোরআন চোদ্দ সূরা তিরিশ পারা আগে কি ছিল কথা না কেন আগে গাছের পাতায় লেখা ছিল পশুর চামড়ায় লেখা ছিল ওটের হাড্ডির মধ্যে লেখা ছিল কোরআন এভাবে যখন হাফেজে কোরআন সাহাবারা শহীদ হতে আরম্ভ করলো এক যুদ্ধে টানা সত্তর জন হাফেজে কোরআন সাহাবা নিহত হলেন শহীদ হলেন ওমরে ফারুক তখন আবু বকর রাজি আল্লাহ কাছে যে বললেন আবু বকর আপনি কোরআন জমা করেন সব কোরআনের কপিগুলো একসাথে করে এরকম একটা কোরআন করেন আবু বকর বললেন না আমার নবী যেটা করেন আমি এটা করতে পারি না কিন্তু উমরে ফারুক সারেন আর এটা করেন করলে ভালো হবে গোটা মুসলিম উপকৃত হবে বারবার বারবার বারবার সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে এত জোরাজুরি করতেছিলেন অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমরে ফারুকের জোরাজুরিতে এই কাজের জন্য আল্লাহ তাআলা আমার হৃদয়টারে খুলে দিলেন আল্লাহ আমার হৃদয়ের ভিতরে এলহাম করে দিলেন আর আল্লাহ বুঝাতে চাইলেন আবু বকর ওমরের কথাই শোনো ওমর যেটা বলে তেমনটাই করো কারণ ওমরে ফারুককে বলা হয় মহাদ্দাস কি বলে সবাই বলেন কি বলে মহাদ্দেশ নামিয়া মহাদ্দেশ মানে যে হাদিস বিশারদ আর মহাদ্দাস মানে যার মুখ থেকে আল্লাহর কথাগুলো বেরোয় আল্লাহ কি বলতে চায় আল্লাহ তালা ওই কথাগুলো ওই ভাবনাগুলো ওই লোকের মুখ দিয়ে বের করে দেয় জোরে বলেন সুবাহার আল্লাহ বিশ্ব নেই বললেন লিকুল্লি উম্মাচিন মহাদ্দাস সব উম্মতের মধ্যে আল্লাহ তালা একজন করে মহাদ্দাস পাঠায় আমার উম্মতের মধ্যে মহাদ্দাস লোকটার নাম হলো মা বিভিন্ন সময়ে ওমরে ফারুক যেমনটা ভাবতেন ঠিক তেমন তেমন কোরআনের আয়াত পাঠিয়েছে কে মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাম শুনছেন মুনাফিক চিনেন তো আপনারা ভিতরে এক বাইরে আরেক তার নাম সর্দার হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এতেকালের পরে তার ছেলে আবদুল্লাহ এসে বলে ইয়া রাসূলুল্লাহ এটা চমৎকার ঘটনা মনোযোগ দিয়ে শুনুন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার আপনিও জানেন আমিও জানি কিন্তু আমার তো বাবা আমার কি আমার তো মায়া লাগে ইয়ারসুল্লাহ আমার আব্বা এতে গাল করেছে আপনার গায়ের একটা জামা খুলে দেন কি খুলে দেন এই জামাটা দিয়ে আমার বাবার দাফন দেব আর আপনি যে আমার বাবার জানা নামাজের ইমামতি করবেন আসেন ওমরে ফারুক বললেন না আপনি যাবেন না নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী মায়া লেগে গেছে আবদুল্লাহ চোখের পানি দেখে যেতে আরম্ভ করলেন ওমরে ফারুক বললেন খবরদার নবী যাবেন না বিশ্বনবী যাওয়ার জন্য রওনা হলেন ওমরে ফারুক বিশ্বনবীর জুব্বা টেনে ধরলেন আমাদের দেশে হইলে কি বলতাম আমরা বেয়াদবি করছে না না সম্পর্কটা এমন ছিল ওমরে ফারুক জুব্বা টেনে ধরেছেন তখন আল্লাহ আয়াত করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম سبعين مرة فلن يغفر الله لهم বিশ্বনবী ওমর ফারুককে সরিয়ে দিয়ে হেঁচকা টান মেরে জানাজার নাম নামাজের ইমামতি করে আসলেন আসার সাথে সাথে ওমরে ফারুকের পক্ষে আল্লাহ আয়াত করলেন নাবি ইস্তাগফির লাহুম আউলা তাস্তাগফির আপনি মুনাফিক সর্দারের জন্য ক্ষমা চান কিংবা না চান জুব্বা দেন কিংবা কাদের যাই করেন না কেন সত্তর বারও যদি এই মুনাফিক সরদারের জন্য আপনি ক্ষমা চান আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না খবরদার এটাই ফার্স্ট এটাই লাস্ট আর কোন মুনাফিকের জানাজা দিতে আপনি যাবেন না উমর ফারুকের পক্ষে করণের আয়াত নাজিল করেছে কে ওইরকম উমর আমাদের কয়টা লাগবে চিল্লায় বলতে হবে কয়টা কারণ সাইদান ওমরে ফারুক আমাদের অনুপ্রেরণা সৈয়দ আবু বাকর আমাদের অনুপ্রেরণা হামজা আমাদের অনুপ্রেরণা সৈয়দনা বেলাল ইবনে রাবাহ আমাদের অনুপ্রেরণা নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের অনুপ্রেরণা নয় এই জন্য আমরা সাহাবিদের জীবনী পড়ব রাজি আছেন হাত তুলে আল্লাহ দেখান আওয়াজ করে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ নবীর সাহাবারা আমাদের মডেল আমরা যেন সাহাবাদের দেখানো পথে মতে থাকতে পারি চলতে পারি আমল করতে পারি সমাজটারে পরিবর্তন করতে পারি তুমি তৌফিক দাও আমিন আর জোরে পড়ি আমিন আমরা যখন সাহাবাদের জীবনী পড়ি ওমরে ফারুকের জীবনীতে এরকম অসাধারণ অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন সাইদানা আবু বকরের জীবনী থেকে অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন এগুলো আপনার ইমানকে চাঙ্গা করবে আল্লাহর পথে অটুট থাকতে আপনাকে সহায়তা করবে রাজি আছেন তো সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা অমল করার তৌফিক দান করুক আমরা